আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে দুই মিনিটে লেবুর শরবত তৈরি করা যায় লেবু শরবত তৈরি করার জন্য আমি নিয়েছি একটি লেবু ওয়ান থার্ড কাপ চিনি সামান্য পরিমাণে লবণ ও হাফ লিটার পানি আমি প্রথমে চিনিটা পানিতে দিয়ে দিব তারপর আমি লবণটাকে পানির মধ্যে দিয়ে লেবু দিয়ে দিব যেহেতু অনেক গরম পড়েছে তাই লেবুর শরবত আমাদের অনেক উপকারে আসবে দেখেন ঝটপট হয়ে গেল লেবুর শরবত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন